কয় বিষে সেচ্ছে এই চুল বেড়াইয়া টুফি ভেদ কইরা ফাগড়ি ভেদ কইরা মুসানবির চুল দাঁড়াই যেত সোভাহান আল্লাহ না পাঞ্জাবি গাও দিত দুইটা পাঞ্জাবি গাও দিত কড়া তো আমরা তার গরম লাগলে পাঞ্জাবি খুললে আর উদম হইয়া থেকে কেন আর হেবারে দুই দুইটা গাও দেয় কারণ কি এবারে যখন সেত একটা পাঞ্জাবির বাইরে দিয়ে ফসম দিয়ে বাড়ি যেত গা আর একটা দিয়ে গুড়া রাখতো আর আস্তে এখন সুবাহান মনে যেন নতুন ওয়াজ শুনতে আইসি ফসম পাঞ্জাবি বেশ ভেদ করে বাড়ি গেছে গিয়ে ভালো বালা সোহান আল্লাহর জায়গা পাইবেন কখনো আপনি আমরা তারা থর থরাইয়া কাফে মুহের কথা মুহ ফেসলাই যাই গিয়া কিন্তু ফসম খেলুই গেছে গে এরকম সে তুই না আমার নজরও পড়ছে না ঠিক কে রাখাও তো মুসানবীর সেত কম না বেশি আজরাইল আলাইহিস সালাম দেহা দেখা করতো আজরাইল আইয়া সেটা দাঁড়াই রয়েছে মুসা কয় কেউ কই আসলাম কয় হ্যাঁ আসলাম মনে করলাম যাইতে দেখা কই যাই তো কই কিছু কইতা না কয় না কী কনের আছে দেখা করলাম মোহন যাই গিয়ে আমি কত যাইতে হই না যাইও যাওয়ানোর সময় যখন কাছে আইসি এমন জুড়ে এক থাবড়া দিছে এই চোখ খুললা ফুইরা গেছে গা এই এইটা টোহাইয়া লইয়ে উঠটা দিছে দৌ এক দৌড়ের লোক আল্লাহর সামনে গিয়া কয় আল্লাহ কয় কি তার এখন আর দেয়ার সুত কয় যে আসিল এইটা নাই কয় হ্যাঁ ইয়া তো কী তা কয় হ্যাঁ একটা কয় এই কাম তোরে কেড়াই করছে কয় মুসাইদও করছে কয় তুই কী তা করছত কয় আল্লাহ আমি হারামও কিচ্ছু করছি না আমি এমনি গিয়া সেটা কুদুর খেয়ে রয়েছি আমার এই জিগেছে কে রেছো আমি বালারে বিল্লা কইছি সাইটটা মাইছি এবার কয় যাইতে হইলা যাইও আমার ফাইয়ে গিয়ে চালাইছে কয় তো তুই কিচ্ছু করছত তা কয় জিনা আল্লাহ কয় কিচ্ছু যে করছত তা এটাই তো একটা কিচ্ছু তুই কিচ্ছু করলি না কেন কয় কিতা করতাম কয় সালাম দিতাম মনে আসিলনি সব আল্লাহ কইতা না কাল্লা এটা তো মনে নাই কই মুসানবীর মতো মানুষের সামনে গিয়া সালাম দিতা মনে কথা হয় না তেলফানি সমান মনে করো মুসার মতো নবীর সামনে তোর সালাম দিতি মনে থাকে না এম একটা কমাও মুসা মতো মানুষের সামনে গিয়া সালাম দিতা মনে থাকে না আবার কৌ খালাই দিছে জানডা যে লইয়া ইয়া ফসত আলহামদুলিল্লাহ ফরো তেত্রিশ বার নরম না গরম আপনি যত বড় ক্ষমতাও আপনি এক থাপড়ার একজন মানুষ মারতেন ফারতেন না পারবে মুসানবী ফারছে একটা থাপড়া দিছে তো জাগাত একটা গুড়ান দিয়া কইলা কতক্ষণ বানসির কি দেখছে কতক্ষণ পরে দেখে কিচ্ছু দেখে না না ইয়া কয় না এটার নাম মুসানবী নরম না গরম এই বীর জমানায় হজরত মুসালাম তিনি আল্লাহর সাথে কথা বলতে পারতেন মাইকটা ঠিক করো আগে ভালো ছিল এখন ঠিক নাই মুসলমান মন দিয়ে শোনো রে বাপ এই মুসালাম তার ক্ষমতা ছিল উনি আল্লাহর সাথে কথা বলতে পারতেন আর জুড়ে এখন সুবাহান আল্লাহ এতবার কর লাগে সোবাহান আল্লাহ কইতো আমি মতো বুড়ে বেড়া সোবাহান আল্লাহ কইলে ফলাফেনে কইব মুসানবী আল্লাহর সাথে কথা বলতে পারতেন সোবাহান আল্লাহ বলবেন না তা আল্লাহ এক একজন এক একটা উপাধি দিছে আদামু সফিউল্লাহ নুহ আদম সানি আবরাহিম খালিউল্লাহ ইসমাইল জবিউল্লাহ মুসা কালিমুল্লাহ আইসা রুহুল্লাহ সুবাহ বলবেন না তখন মুসা নবী প্রত্যেকদিন সকালবেলা একটা তুরফাহারও যায় আল্লাহর লগে কথা কইতে লাইট অফ করো ফ্ল্যাশ লাইট অফ করো তুর পাহাড়ে গিয়ে আল্লাহর লগে কথা কয় এই তুর পাহাড়ে যখন রোয়ানা দিছে যাওন লাগছে একটা জঙ্গলের মাঝে দিয়া পাহাড় সিফা সাফা আছে তুর পাহাড় তো আটকা দোয়ার পাহাড় না কয়টা পাহাড়ের পরে না একটা পাহাড় তুর পাহাড়ের দিকে যখন রোয়ানা দিছে সামনে একটা জঙ্গল মুস সালাম সামনে জঙ্গলের মাঝামাঝি গিয়া দেখে একটা হরিণ দাঁড়াই রইছে কি কি একটা হরিণ দাঁড়াই রয়েছে রাস্তার মাইদিকানো মুসা নবী মনে করছে এটা বোধহয় আমার দেখছে না হরিণ কি আর মানুষ দেখলে থাহে দৌড় দিয়া লাগবে হরিণ দাঁড়াইয়ে রয়েছে লড়ে না মুসা কাশ দিছে গলা জড়া দিছে হরিণে আরও জিম খাইটা খেয়ে রয়েছে মুসা আলাইসাল্লাম চিন্তা করলো হরিণটা বোধহয় আমার দেখছে না আওয়াজ দিতে আসি লড়ে না দিই মুসা আলাহ ইসলাম হাঁটতে হাঁটতে যখন একবারে কাছাকাছি গেছে হরিণও দাঁড়াই রয়েছে এবার মুসারে দেখা হরিণের জবান খুলে গেছে এবার হরিণ মুসারে সালাম দিয়া ফালাইছে তোমার সালাম মুসায় কয়ালাইকুমসালাম ঘটনা কি কয় সোহাল থেকে দাঁড়াই রইছি তোমার লোক একটা কথা কনের লাগিয়া কয় কি কথা কয় মুসা তোমারে তো আল্লাহ কথা বলার অনুমতি দিছে আমরা তো সরাসরি কথা বলতে পারি না মুসারে আমাদের একটা কথা ছিল তুমি একটু আল্লাহর পক্ষ থেকে একটু জিগাইও সুবাহান আল্লাহ কথা না মুসাই কয় কি কথা কয় কথা তো বেশি কিচ্ছু না আজকে অনেক দিন হয় আমরা এই জঙ্গলের ভিতরে বৃষ্টি হয় না আমরা জঙ্গলের ভিতরে একটা পুকুর আছি এটা শুকাই গেছে গা খাল আছি এইটিও শুকাই গেছে গা পশু পাখি আমরা তো আর কলো সাপ দিয়ে পানি খেতাম পারি না আর কেউ তো টিউবওয়েলও বহাইছে না চেয়ারম্যান মেম্বার যারা তারা বিভিন্ন ঘাড়া তেনা বহাই দেয় কেন জঙ্গলও তো নিয়া এই বাঘের লেগে কি আর টিউবওয়েল বহাই দেয় কয় অহন আমরা তো পানির অভাবে অনেক পশু পাখি মারা গেছে অনেক বাচ্চা কাচ্চা মায়ের বুকের দুধও পায় না দুধ বেড়ে শুকাই গেছে গা কথা তো বেশি কিচ্ছু না তুমি যখন আজ্জা যাইবা আল্লাহরে কুদ্দুর জিগাইছেন আমরা এলাকাত কি বৃষ্টি দিত না আমরা কি মাইরা লাইব কথাটা কুদ্দুর জিগাইও মুসাই কি নরম না গর এই কথা শোনার পরে সেট কমছে না বাড়ছে কি এত বড় কথা আমার আগে জানাইবে না আল্লাহ কোন কইলে দো ফাইয়া কোন অ কইলে ওইয়া জায়গায় কইতে সমস্যাটা কি আজ গিয়া লই তোর ফাহারো খারো তোর ফাহারো গিয়া সেরা মুসা আলাইসালাম যখন আল্লাহ ইশারা দিছে তখন মুসা আলহিসাল্লাম আল্লাহরে ডাক দেখো আল্লাহ কয় কি কথা আল্লাহ যে বেশি কথা না শুধু একটা কথা কয় কি কয় তুমি কি শুরু করছো কই কি শুরু করলাম কয় হগলে হ্যাঁ, এলাকার মানুষ আমরা যেমনি চলি চলি তুমি যে জঙ্গলের ভিতরে বৃষ্টি দিতেছ না পশু পাখি ফানি ফায় না আমার হরিণ বেড়াইয়া বিচার দিয়া দিছে পশু পাখি সব মরা জেগেতে আছে ফানির অভাবে ঘটনাটা কি তুমি কি বৃষ্টি দিবা নাকি দিতা না আল্লাহ কয় অবশ্যই বৃষ্টি দেব দেবো না কেন সোভান আল্লাহ বলবেন না মুসাই কয় তুমি দেও দিবা কইলে তো আমি মান্না নিতাছি না তুমি কবে দিবা হুজোর এদিকে স্যার ভালো করে বল এমনি ঘুরে আমি যে এবার চাই ওয়াজ করে এবারে চাই আর মুসা আলাইহিস সালাম কইসা আল্লাহ তুমি দিবা কইলে আমি এতে রাজি না তো তুমি কবে দিবা এই ডো কন লাগবো সব হানাল্লা করতেন না আল্লাহ ডাক দিয়া ক মুসারে বৃষ্টি দেব তবে একশো বছরের আগে না কয়শো বছর মুসলমান কি খুশি না বেজা মুসা বাড়ির দিকে রওনা করছে আল্লাহ কয় কি তো কিছু কইতা না কয় না যে একটা কইস <laughs> এটি কোথায় রে মুডে বৃষ্টি নাই হানজরায় বৃষ্টি দরকার আর তুমি গিয়া কইতেছ একশো বছর পরে বৃষ্টি দেবা আর হুনাম কিতা ইয়া যাইগে তো কত যাও না মুসা আলাইসাল্লাম মনে মনে দোয়া করতেছে আল্লাহ গিয়া যেন দেহি হরিণটা নাই হরিণটা যদি জিগায় কিতা কইছে তো কিতা কইতাম আমি দোয়া করতে করতে নাইবাই চাইয়া দেয় হরিণটা খেয়ে রয়ে রইস মুসা আল্লাহ সাল্লাম মনে করলো সিফা সাফা দিয়া যায় গ্যাম নাকি মূসা অন্য রাস্তার যাইতে লইছিল হরিণ দৌড় দিয়ে গিয়ে সামনে দিয়া খেয়ে রয়ে রইস সামনে যখন পড়ছে হরিণে কয় মূসা জিগাইছিলা কাহ জিগাইছিলাম কয় কিতা কইছে কয় হুন্না লাভ নাই এত হইনা তোমার কোনো কাম হইতো না তুমি বাধ্য হইতা তাহ শেষ চিকিৎসা মনে করিয়া কিতা খাইতা মনে করে খাইয়া লাউ গিয়া হরিণ ডাক ডাক মুসা মুসা রে আমার আল্লাহ কি কিচ্ছু বলেন নাই আল্লাহ একটা জবাব দিছে কিন্তু শুই না লাভ হবে না কয় আল্লাহ কি কিচ্ছু কয় নাই কহ একটা জবাব দিছে আল্লাহ যেই জবাবটা দিছে এই এইটা না কইবা তোমার সমস্যা কি মুসায় ডাক দেয়া কয় শূন্য তুই বেজার হবি আমি যে নবী আমি সহ্য করতাম পারছি না তুই হরিণ শূন্য লাভ নাই এবার হরিণ ডাক দিয়া কয় মুসারে আমার প্রতি মায়া বেশি তোমার না আল্লাহ হরিণের প্রতি মায়া বেশি কি মুসান্না আল্লাহ তো তুমি ডরাও গীতা মায়া বেশি আল্লাহ আল্লাহ যেই জবাবটা দিছে শুনতে যতই খারাপ লাগুক আমি হরিণ বিশ্বাস করি এটার ভিতরে একটা না একটা লাভ আছে মুসাই মনে মনে কয় লাভ কইলে টের ফাইবা কি লাভ শুনবা তো আল্লাহ টের হলাইবা তুমি তো নিজের থেকে কিছু কইতে পারতা না আল্লাহ কি কইছে ক মূসা ডাক দেয়া কয় হরিণ আল্লাহ বলছে বৃষ্টি হবে তবে একশো বছরের আগে না হরিণ লগে লগে কয় আলহামদুলিল্লাহ জোরে কয় না একশো বছর পরে বৃষ্টি হবে শুই না হরিণ কি কয় মুসার সব সেট দিয়ে পড়ছে হরিণের উপরে এই দৌড় দিবি না জাগাত খেলুই থাক কি বুঝছে আলহামদুলিল্লাহ কৈছত কইয়া লড়বি আর আগে লড়াচড়া নাই একশো বছর পরে তুই থাকবি কয় না তোর জিফুত থাকবো কয় না কয় নায়নাথপুর থাকবো কয় তো না বলে একশো বছর পরে তো তুই আর আগে তো তুই বেড়ে যাবি ব্যাংক হইলে তো একশো বছর পরে বৃষ্টি হইব তুই এটা হুন্না আলহামদুলিল্লাহ কুস্কৃতি কি বুঝছো কিছু ক হরিণ ডাক দেয়া কয় মুসা মুসা রে আমার আল্লাহ তিনি বলেছেন একশো বছর পরে বৃষ্টি হবে সুভাল্লাহ আমার আল্লাহ যদি কইত কেমন পর্যন্ত বৃষ্টি হবে না আমি হরিণের কি বলার ছিল কি করার ছিল আল্লাহ যে একশো বছর পরে হইল বৃষ্টি দিতে রাজি হইছে আমি আলহামদুলিল্লাহ বলা ছাড়া আর কি উপায় চিন্তা করে দেখলাম বৃষ্টির ক্ষমতা তো কারো হাতে নাই আল্লাহ একশো বছর পরে দিত রাজি হইছে দিত যে রাজি হইছে এই বুঝ করে আমি আলহামদুলিল্লাহ কইছি ভালো লাগা না মুসার মনটা বড় খারাপ হরিণ বুঝলো সেতের লাগিয়া বুঝা গেলাম না হরিণে বুঝলো আমি বুঝলাম না হরিণ কয় আলহামদুলিল্লাহ আর আমি গিয়া সেইটা ইয়া ফুরছি মশায় বাড়ির দিকে রোয়ানা দিছে মনটা খারাপ বাড়ির গাড়াত গেছে পরে উত্তর পশ্চিম আকাশটা দেখে অন্ধকার লেলারাইয়া বাতাস ছুটছে গাছের পাতা দেহে উড়ানো পড়ছে ছোট ছোট ডালাগুলা ভাঙ্গাইয়া পড়তে আছে টিপ টিপ বৃষ্টির ফোড়াও শুরু হইছে মুসা দৌড় দিয়া গিয়া ঘরের ভেতরে ঢুকছে এমন বৃষ্টি অঝড় দ্বারায় বৃষ্টি শুরু হয়ে গেছে মুসা চিৎকার করে সাজদায় গিয়া কয় আল্লাহ ও আল্লাহ আমি না তোমার নবী আমারে শরমটা দিয়া কি লাভ হইল তুমি দি কইলা একশো বছর আগে বৃষ্টি হবে না আমিও কইয়া দিলাম একশো বছর আগে বৃষ্টি হবে না আমি গড়টা যদি যাইতাম ফাললাম না শুরু দি কড়াই লাইলা তো আর এরা কইসলা কি হত্যা আমি যদি ওহন ম্যাগডা থামলে ঘাড়াত যাই হরিণটা যদি আইয়া জিগা কয়ে কে কর কথাতে তো লড়সর কেরি তুমি না কইলে আল্লাহ কইছে একশো বছরের আগে বৃষ্টি হবে না তুমি দিঘা ঘর যাওয়ানের আগে নামিয়া গেছে আমি আল্লাহ হরিণ রে কি কইতাম আল্লাহ ডাক দেয়া কয় মুসারে একশো বছরের আগে বৃষ্টি হওয়ার কথা ছিল না আমি চিন্তা করছিলাম একশো বছরের আগে বৃষ্টি হবে না কিন্তু এই কথাটা শোনার পরে হরিণ যখন কইছে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আমি কি বলি নাই লা ইনসাকারতুম লা আজিদান্নাকুম শুকরিয়া আদায় করো নিয়ামত বাড়াই দেব হরিণ যখন কইছে আলহামদুলিল্লাহ আমি মিকাইল রে ডাক দেয়া কইলাম মিকাইল একশো বছর পরে বৃষ্টি হবে এই কথা শোনার পরে হরিণ যখন আলহামদুলিল্লাহ কয় আমার প্রেমের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে আমি আল্লাহ মিকাইল রে ডাক দিয়া কইছি মিকাইল মিকাইল রে অমিকাইল একশো বছর পরের বৃষ্টি আলহামদুলিল্লাহ বলার কারণে এই মুহূর্তে এই মুহূর্তে আর একটা সেকেন্ড দেরি না এই মুহূর্তে বৃষ্টি দিয়া আমার তপ্ত জমিন তুমি সুপ্ত করে দাও কষ্ট হইতেছে ছেড়ে দেওয়া দরকার সবাই পড়ে আমিন জুড়ে পড়ি আর জুড়ে বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহর নবী এই দুনিয়ার ভিতরে যখন শরীফ আনলেন সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন আম্মাজান খাদিজা রদিউল্লাহ আনহা আম্মাজান খাদিজা ইসলাম গ্রহণ করার পরে নবীজি আম্মাজান খাদিজাকে নিয়ে দরজা বন্ধ করে নামাজ পড়ে ঘরের ভেতরে ছোট্ট আলী নবীর আপন চাচাতো ভাই দরজার ফাঁক দিয়া তাকাইয়া দেখে হজরত আলী একদিন কয় ভাই সাহ আপনি ভাবিরে লইয়া আল্লাহ বইলাই ভাবে যে হাত বাঁধেন কি জানি পড়েন আলহামদুলিল্লাহ রব্বিল আলহামিন সব আমি দেখে ফেলেছি সুভান আল্লাহ কয় না আল্লাহ রে নবী কয় আলী রে ও আলী দেখা ফালাইছস কয়খন তোর কি মত কয় আমারও এইরকম করণের মত সুভান আল্লাহ কয় না আল্লাহর নবী কয় এই রকম যদি কর্তা চাও তাইলে একটা কলেমা পড়া লাগবে ভালো কয় আমি দরাজি হাতটা বাড়াই দেন আল্লাহর নবী হাত বাড়াইলেন আলি কলেমা পরে ফেলল <clears throat> মোহাম্মদুর আল্লাহর নবী মক্কার রাস্তায় হাঁটে নবীর পরম বন্ধু আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর দেখা কয় ও মোহাম্মদ সবাই কন সাল্লাহ নবীর নাম শুনলে কি পড়তে হয় দুই একবার না দুই একদিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাহ আলাই ওয়াসাল্লাম আল্লাহর নবীকে আবু বকর সিদ্দিক কয় মোহাম্মদ ও মোহাম্মদ কোনো খবর টবর আছে নাকি কয় নিরালাস সবার সামনে বলা যাবে না বড়ই জরুরি খবর আলাদা নিয়ে গেছে কয় ঘটনা কি

ছোটবেলা থেকে আপনার লোকে চলছি ফিরছি আপনার লগে লেনদেন করছি আপনার ইনসেন আউট ভিতর বাহির কোনো কিছু আমার কাছে গোপন নাই আমি মনে মনে চিন্তা করছিলাম আপনি কিচ্ছু একটা হবে কেউ ছিল না আমি শুধু আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে রাখছি বাউলা যেই আমার বন্ধু কিচ্ছু হবে ওই দিন পর্যন্ত আমার হায়াত দিও আপনি যে কিচ্ছু একটা হইবেন এই ব্যাপারে আমার সন্দেহ ছিল না আপনি কি ঘোষণা কে আইসা পড়ছে কহ ঘোষণা তো আইসা পড়ছে আমি বিলে নবী আল্লাহ নবীর হাতটা ধরে কয় আমিও যদি এই পথে আসতে চাই কি করা লাগবে কয় বেশি কিচ্ছু করা লাগবে না রে আবু বকর তুমি শুধু পরে ফেলোলা তেলাহা আবু বকর ইসলাম গ্রহণ করে ফেলাইছে এখন মুসলমানের সংখ্যা কি দিন দিন কমতাছে না বাড়তাছে কাফেরের বাধা কি ঢিল হইছে না টাই রইছে হ্যাঁ তার আরও আঞ্জা দিয়া নামতে আছে মুসলমান যেহেন ফাইবা ধরলে এই ফিটে শুরু করে দেখা এই ফিডাফিডি চলতে আছে এর ভিতরে যে মুসলমানের সংখ্যা কমতাছে না বাড়তাছে সামনে আইছে হজ খুব মন দিয়ে শুনেন কি হয়েছে কাফেরদের জমানায় হজ ছিল তবে আমরা তারা হজ করে হেরামের কাপড় ফিন্দা আর হেতারা হস করত সব কাফর সুফর খুললা আরে উফলারটা না তোলারটা বেড়াইয়া ওকরে লুঙ্গি সুঙ্গি বেড়াইয়া খুললা ওকরে অক করে অবস্র একটা সুতাও শৈল নাই এইভাবে তারা তাওয়াফ করত। তো তারারে আবার মানসি জিগাইত এমনি সব যন্ত্রপাতি দেহাইয়া আপনারা যে এমনি বাড়ি গেলেন গা কাবা ঘরের ঘটনা রাখিয়া কারে বুঝ করে এ করছি তোমরা মতো এত ব্যহতার নামরা কয় কিতা কয় কাপড় সুফরের মধ্যে বেজাল আছে এটির ভিতরে সুদের টেহা আছে ঘুষের টেহা আছে দুই নম্বর ইতিহাস আছে সিটারি বাটফারির টেহা আছে রাস্তার তলে রিডের টেহা আছে গমের টেহা আছে কেন চেয়ারম্যানের চাই রইছেন কিতে মার হাবা করে না রে এবারটা টেহে মাইসে খায় এবারটা গম খাওয়ান লাগে না শরীরটা দেখেন না মশাল্লা কি ফুন ফুন না হজরত আবু বকর সিদ্দিক তিনি যখন ইসলাম গ্রহণ করে ফেললেন গোটা মক্কায় মুসলমানের সংখ্যা কমতেছে না বাড়তেছে কাফেরদের রাগ কমতেছে না বাড়তেছে আসলো হজ কথা মনে আছে তো হজের মৌসুমে কাফেরেরা জাহেলিয়াতের জামানায় নিজের কাপড় সুপড় সব খুইলা ফেলতো মানুষ জিজ্ঞেস করতো কি ব্যাপার সব কাপড় খুলে ফেলছেন কেন এটা লজ্জা সরমের কথা একেবারে উলঙ্গ হইয়া আপনি হজ করতেছেন তাওয়াফ করতেছেন এটা কেমন দেখায় মক্কার কাফেরারা তখন যুক্তি দিত যে আমাদের টাকার ভিতরে ভেজাল আছে সেটার ভিতরে সুদের টাকা আছে ঘুষের টাকা আছে অনেক আটটা এই কুট আট টাকা কুটাকা যেই টাকাগুলো হালাল মনে করি না আমরা এইরকম অনেক টাকা আছে সুতরাং হারাম টাকা দিয়া যেই কাপড় কিনেছি ওই কাপড় পইরা পাক আল্লাহর সাথে দেখা করতে চাই না চিন্তাটা অনেক ভালো একটা চিন্তা আপনি মনে করছেন আপনি সরম ফাইতে আছেন যে আরে এই ল্যাংডা হইয়া বেড়া বেড়ি সব উলঙ্গ হইয়া কাবাগরের চারিগুল দিয়ে ঘুরতে আছে দেখতে জানি কীরকম দেখা গেছে এই শরমাইয়া লাভ নাই আমরার তারার শরম কিন্তু এত করে বেশি না হেতারা হ্যাঁ, গিয়া হারাম টাকার কামাই করা কাপড় পইরা আল্লাহর দরবারে হজ করতে চায় না দেহা দিতে চায় না আর আমরার তারা সারাটা জীবন চাকরি করছে শেষ বয়সে পেনশন পাইছে পঞ্চাশ লাখ এবার বাবুটি ফারা চা টলো বইয়া বইয়া মানুষের জিগায় ও আমরা এগুলো খেত বেচা কিনে হয়নি কই হইতো নাকি রে কদিন আগে তো স্কুলের ফুবি দিয়ে বেচা হয়েছে কইটার লগে দিয়া দা ফার্স্ট লাইন আমার একটা খেত আছে কত যাইব কানি আলাপ সালাপ চলতে আছে মুরব্বী একবারাই কয় ও আল্লাহ দি করলে তোমার দি চাকরি অবস্থায় কত খেত রাখছ ওহন আরও পেনশন পাইছ আমরা মনে করছি খেত বেচাম তুমি রাখবা আর তুমি দি ব্যস্ত আইছ কারণটা কী এবার মুসকি হাসি দেওয়া কয় চা ওই এবার হজে যাওয়ানের নিয়ত করছি তো চিন্তা করলাম বাফের দিনের খেত বেচা এরপরে হজে যাম কই কিরে তোমার কি টেহারও বাবা আছে কয় হেঁটে টেহাদও আছে বেজাল আছে ঠিক কিনা কেহার ভিতরে কি আছে তো কাফেররা মনে করতো টেহার ভিতরে বেজাল আছে এর লাগে হে টেহার কাফড় ফিন্দা তারা হজ গেছে না কাফড় খুললা লইছে আর আমদার তারা গিয়া কোটি কোটি টাকার মালিক টেহার ভিতরে বেজাল আছে বাফের দিনের খেত ব্যস্ত হয়েছে হেতারা তো আমরা বেশি বালা না ঠিক কিনা কতুয়া শুনে যাও মুসলমান যেই টাকা দিয়ে হজে যাইতে পারবে না মুসলমান যেই টাকা দিয়া মসজিদ বানাইতে পারবা না মুসলমান সেই টাকা দিয়া টয়লেটের বদনাও কিনতে পারবা না ঠিক কিনা হারাম সব জায়গাতে হারাম ঠিক কিনা ক তুমি কি মনে করছো হারাম কিছু জায়গা থারাম কিছু জায়গা থালার হারাম সব জায়গাতে হারাম ঠিক কিনা কও তেহাতারাতে আমরা বালা করি তেহাতারা গিয়া কাপড় খুললে লইছে আর আমরা তারা গিয়া তে হাতাইতেও খেত বেচা লইছে খেতো নাউজুবিল্লা কইতেন না কষ্ট হইতে আছে মুসলমান মন দিয়ে শুনুন মুসলমানের সংখ্যা যখন বাড়তেছে সামনে আসতেছে হজ কি হজের সময় কাবাগড়ের ভেতরে ঢুকতো চারটা রাস্তা দিয়া কয়টা সাফা মারোয়া দুই কোনায় দুই রাস্তা আর দক্ষিণ পশ্চিম কোনা দিয়ে একটা দক্ষিণ পূব কোনা দিয়ে একটা এই চারটা রাস্তা দিয়ে কাবাগরের কাছে যাওয়ান যাইতো এখন আবু জাহেল আবুল হাব ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে সংসদের জরুরি অধিবেশন কয় ও মোহাম্মদের কাছে যেয়া ইয়েতে তো মুসলমান হয়ে যায় তখন এতদিন এই ইসলামটা আছিল মক্কা শরীফ এখন মদিনার তারা হস করতে আইব তায়েফের তারা আইব সিরিয়ার তারা আইব মোহাম্মদের লোকে যদি দেহা হয় আর এবারে যদি কোনো মতে বুঝাইতে পারে এই ঘরের ইসলাম মদিনা যাইব তায়েফ যাইব সিরিয়া যাইব ওহন কিতা করো কয় ভাই সাহেব কথা তো যখন আপনি তুলছে বুদ্ধিটা আপনি দেন কয় বুদ্ধি হইল আমরা তো এলাকার মানুষেরা ফাগল কইছি জিনে দর্শক কইছে জাদু দোকর কইছি কেউ দেবার কথা শুনে না এই সকলে গিয়া সেটা দলে দলে এই ফাগলের দলে গিয়া এক লগে হইতে আছে তো একটা কাম করি চলো এই যে কাবাগড়ের কাছে যে চারটা রাস্তা দিয়ে দুখন যায় সাইড মুড়ের ভিতরে দশ পনেরো জন করে ফলাফাইন খেয়ে থাকবো এই তান্ডি যা ঢুকতে লইলে যে বিদেশতে আইব তারে তো চিনা যাইব জিগেব তোমরা বাড়ি গো কব যে মদিনা কয় আমরা দেশে একটা ফাগল বাড়িছে এবারার লগে দেহা টেহা করিল না এবারার নাম হইল মোহাম্মদ সাবধান এবারার লগে যদি দেহা হয় ফুতের দেহা হইলে বাফের তাল গিয়ে যাব গা বউয়ের দেহ হইলে জামের তাল গিয়ে যাব গা ভাইয়ের দেহ হইলে ভাইয়ের লগে তাল গিয়ে যাব গা তোমরা আইস কয়জন কয় দশজন কয় সকলরে লইয়া যদি ফিরত যাইতে চাও এবারার লগে বলেও দেহা করো না যার দেহ হইব তে থাকা লইব বাহি তারা যাইতে পারবা কথা তো সত্য কথা তো সত্য বউয়ে ইসলামের দাওয়াত পাইছে জামাই কাফের এখন বউয়ে তো এই জামাই লোক আর থাকে না সুবাহান্লাহ কয় না ফুতে ইসলামের দাওয়াত পাইছে এই ফুতে তো আব্বার লোকে থাকে না সুবাহান্লাহ কয় না কাফেররা কথাটা কইছে সত্য কিন্তু কইছে একটু কাইট কইরা ঠিক কিনা কও এখন সারা দেশে দেখবেন পাগল দেখলে যে বেড়ায় ফাড়ে না এবারও গুদুর গুতা দেয় আমার ওই রকম আছে ফাগল দেখলে তে কিতা কইলে সেতে তার এইটা ডামটা তারা দেখবেন কয় এক ফাগল আছে তারে গরম জিলাফি কইলে সেতে তারে দেখলে মানে কয় কি গরম জিলাফি তো তে আবার ফত কত ইয়ম ফদাফদি করে আর খেতে আপনার তারার আবার ভাল লাগে পাগল এই কথা কইলে খোসা দিলে এখন যখন মক্কার কাফেরেরা ওই বিদেশি যারা হস করতে আইছে তারারে যখন কইছে আমরা দেশে একটা পাগল আছে এই যারা বিদেশ তাইছে তারা কয় আইসি যখন আবার দালগা করে আইতাম পারতাম না আইসি যখন পাগলটা চাইয়া যায় সোবান আল্লাহ পাগলটা চাইয়ে যাম আর আইনা নাই মক্কা শরীফ মদিনা শরীফতে আওয়ন ঘন ঘন আওয়ন এটা কি বাবু বাবুটি ফারাত তো তার ইলিটগুন যাওয়ার না কেন এটা আইসি যখন কুদুর গুরান দিয়া চাইয়ে যাই হস্টত যখন শেষ হয়েছে ওই যারা মদিনাতে আইছে যারা তায়ে ফেরতে আইছে তারা যারে পায় তারে কয় ও তোমরা এলাকার দিনে একজন লোক আইছে মোহাম্মদ কয় হ কয় ফাগল কয় ফাগল দেয় তো ফাগল তো চাইতাম কোন বাই কই সেই বাড়ি যার বাড়ি দেখাই দিছে সকলে মিল্লা ফাগল চাইতে গেছে মদিনার পাঁচ ছয়জন আইছিল তারা পাঁচ ছয়জনে মিল্লা এই খাদিজার আম্মাজান খাদিজার বাড়ির গাড়াত গিয়া কয় যে ও এই মোহাম্মদ কেডাও এই কথা কয়ে ডাক দিছে পরে নবীজি হাসি দিয়া বাড়ি আইছে আই এসে কয় আসসালামু আলাইকুম মদিনার তারা কয় ওয়ালাইকুম আসসালাম কয় একটা ফাগুল বিলে আছে আপনারা বাইতে এটা কেড়া কয় কার নাম কিতা কয় মোহাম্মদ কয় আমি দো সকলে কমো মোমা সারা জীবন ফাগল দেখলাম এ দাঁড়িয়ে মুছে একটা ফ্যাস লাগিয়া রয়েছে তে তারে কইছে আগ করতে আগ কইরা রয়েছে মুসের লাগিয়া তার ঠোঁট দেখা যায় না এই দিয়ে আমরা দেখছি ফাগল খাটাসের গন্ধে লগে দিয়ে আড়ন যায় না এরপরে ফাগল মানি হইলো সারের বুতাম থাকে ফার্স্টটা তার আছে দুইটা যায় দুইটা আছে এটি লাগাই রাখছে কোনো ইচ্ছা করিয়া দিয়ে না ফাগল তো এইটা কি ফাগল কি সুন্দর চুল ঘাড় পর্যন্ত প্রলম্বিত হ্যাঁ, হ্যাঁ। তৈল দিয়ে চুলকা একেবারে আছড়ানো মনে হয় যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায় সুবহানাল্লাহ আরে কি কইল আর দেখতাছি কি ফাগল দইল উস্কু খুস্কু চুল চুলের মাঝে জট লেগে আছে আর এই পাগল কি পাগল তাকাইয়া দেখি মৃদুমন্দ ঢেউ চুলের মাঝে তারা চমকে উঠে থমকে দাঁড়ায় অবাক বিস্ময়ে চুলের দিকে তাকাই থাকে অবন্ধু শুধু কি তাই তাকায়া দেখে কপালটা চৌড়া ভ্রুগুলো জোড়া ভ্রু কি সুন্দর চেহারা ওই চোখের পাতাগুলো গোলাপি রঙ্গের তুমি যদি গোলাপি রঙ্গের ফুটন্ত গোলাপ থেকে একটা গোলাপ পাপড়ি ছিঁড়ে নাও ওই একটা গোলাপ পাপড়ি দেখতে যেমন নবীর চোখের পাতাগুলা তেমন তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন ও বন্ধু চোখের পলক ফেলতে গিয়ে চোখের পাতা যখন কেঁপে উঠত মনে হইত মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাইতেছে চোখের সাদা অংশ রক্তিম সাদা কালো অংশ কৃষ্ণ কালো চোখ তার টানা টানা নাকটা তার খাড়া ছিদ্রগুলো ছোট ছোট নাকের নিচে ঠোঁটের উপরে চিকন সরগোফ ঠোঁটগুলো গোলাপি রঙের আমার নবী কখনো বা যখন মুচকি হাসতেন ঠুট দুইটা যখন একটু ফাঁক হতো সামনের দাঁতটা যখন বের হতো মনে হইতো গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে অবাক বিশ্ব নবীর দিকে তাকাই রয়েছে ছয়জন কয়জন পাগল মিলেনি হাতারা কয় পাগল আর পুরো মদিনায় মক্কায় কোথাও তেমন সোনার মানুষ দেখি না কমাইন সেদি আপনারা কয় পাগল কদিন আগে দিয়ে শুরু করছে এটা কদিন আগের থেকে আমারে পাগল কয় আমরা তো বুঝে ধরে না কয় কি চিন্তা করছো কামরার তো মন্ডায় কয় আমরাও ফাগল হইয়া যাই যাইতাম কয়তো বুঝ যাইও পাঁচ ছজন বাইরে খেজুর গাছের সিফাত দিয়া কয় রে আবু জেহেল দি কয় ফাগল আর দেখলাম কি ছয়জনে চিল্লান দিয়ে উঠছে আবু জেহেলে ফাগল কয়তো অহন কয়তো অহন কি চিন্তা করছত কয় অহন চিন্তা করছি নবী এই মোহাম্মদ যদি পাগল হয় তাইলে আমরাও সবাই পাগল এখন পাগলের সংখ্যা কি কমছে না বাড়ছে সবাই আনাল্লা কয় না রে দ্রুত আগান লাগতে আছে আমার আবার আরেকখানো মাহফিল যেমন লাগবে এটা আগে শুনছেন আপনারা কেন আমিন কয় না রে এখন পাগল কইছে মুসলমানের সংখ্যা কমতেছে না বাড়তেছে কাফের রাগ কমছে না বাড়ছে আবার ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে সংসদের জরুরি অধিবেশন স্পিকার হয়েছে আবু জাহেন স্পিকার কারা নাম্বার অফ পার্লামেন্ট হলো আবুল হাবত বা সাহেবা সব কাফের দল লাইন ধরে গুল হইয়া বইছে কই কি ঘটনা কি কয় ঘটনা ফেস লাগিয়া গেছে গা ষড়যন্ত্র যায় বুদ্ধি টুদ্ধি করছিলাম সব গত্তা খাইয়া লাইছে মুসলমানের সংখ্যা তো বাইরে গেছে গা ইসলাম তো মদিনা গেছে গা সব আহানাল্লা লাগতেন না ইসলাম তো তায়েফও গেছে সিরিয়াও গেছে অহন কিতা করার কয় কি চিন্তা করছে কয় আরে জেম লোক থামান লাগবো আমি চিন্তা করছি আরে লুভনীয় তিনটা প্রস্তাব দেয় কয়ডা কয়ডা এখন সব কাফেরারা মিল্লা গেছে এই নবীজির বাইক নবীজি গিয়া দেখে এই আমরা দেশে দেখবেন কতায় ফাঁক না অনেক বেড়াইতেছে না সেই জমানা তো এরকম কতায় ফাঁক না মক্কা শরীফ একটা বেড়া আছি আরে মেলে জীবনে ঠকাইতে পারছে না মার্ডার কেসের আসামি এবারে গোত্তা দিয়ে বার কইরা লইয়া ইয়া পড়ছে এরকম আসেনি অনেক বুদ্ধিমান শ্রদ্ধা জাগার তেলের পানি বানাইলে পানিরে তেল বানাই না আছে নিও এরকম সর্দারও আছে আগিরা দিনও তো পতার মাইর ফেস হইতো আর অহন তো না বনলে বইয়ের সুতি খিচালা অহন হইলে খিচা খিচি বইয়ের কীর্তি ধরা অহন হইলো কন্যা কন্যা আগে আসিল কতার মাইর ফেস বিয়ার মধ্যে আগে রাইতে বিয়ে হইতো হাইজ রাইত খালি কথা দিয়া কেড়াই জিতছে কথা সালাসালি হইতো ঠিক কিনা কথা বলা যাবে না বন্ধ করবো কথা বলেন না এখন বিয়ার ভিতরে দেখবেন কথার সালাসালি হইতো তো এক বাড়ির তারা মনে করেন বাবুটি ফাড়ার তারা বিয়া চাইছে ইলেটগুঞ্জ কখনো আমার কথা কেন তো ইলেটগুঞ্জ বাবুটি ফাড়ার ফলারে বিয়া করাইব ইলেটগুঞ্জ লাজুরেতে কথা কন্যা হাওলা টানছে এবার এই এলাকার ভিতরে কথা এক্সপার্ট লাজুরের বেড়ারে হাওলাতান চাপাড়া সাজ্জা সুজ্জা বিড়ি টিড়ি লইয়া যাইতে আছে কথা কইব আর হেগুল দিয়া লাজুর যে ইলেটগুঞ্জে হেই বাইতে একজন ফাঁকনা কথা কই না আছে হ্যাঁ বেড়া গারে দাউদ কান দিতে বেড়াই আইসিল গোত্তা খাওয়াইয়া সাইডা দিছি আইতো কইলি ইয়ার তারারে বাবুডি ফাড়ার তারারে দেখবি এখন বাবুডি ফাড়ার তারা যখন চলনও গেছে তো হেবেড়ায় গিয়া সাজ্জা সুজ্জা সুরমা টুরমা দিয়া বইয়া রইছে ফলাফেনে গিয়া কয় তারা তো আইসে আপনারা বিলে কিতা কইবে কয় সময় এলো তো আমি যাই আমি আমার খবর আছে না কোন সময় যাওয়ান লাগে বুঝ করে যাই অন বিয়ার ভিতরে আগের দিনও কইলাম ডাইরেক্ট খানা দিত না আগে ফিডা দিত এরকম ফুল ফিডা আবার কান্দেশ ফিডা মসমসি করিস কেন এই সরসরি একটা আওয়াজ দিয়া থাকতো ফিডা এখন যখন ওই বাবুটি ফাড়ার তারা যখন ইলেটগঞ্জ গেছে সকলরে ঘরের ভিতরে নিচে গুল দইরা বোয়াইয়া সকলরে ফিটা দিছে ফুল ফিটা বারখান্তের ফিটা যখন দিছে খানা যখন শুরু করছে ওই ইলেটগুঞ্জের হেবাড়া কোন বেড়া কোন বেড়া ওই কথা কই না বেড়ায় আস্তে আস্তে লুঙ্গিটা দৈরা আইয়া সেটা কই কী তারে আমরা বাইত হিয়ালের জ্বালায় যেমন ঠাউন যেত না লাগে একটা মরমরি মরমরি কিতা বাড়িতে দিয়ে আলগি দিয়ে রইছে অহন ইলেট গুঞ্জের তারা যে আপনার ওই বাবুটি ফাড়ার তারা যে লাজুরের হেবাড়ার হাওলাত নিছে হেবাড়া তো বই অরিস কোথায় জিটন লাগবো তো হেবাড়া কারে মরমরি ফাড়লাম কো কুত্তার খেখানিয়ে কিছু খাইয়া যাও যা তার মাইর ফেলা ছিল আগে কেন ঠিক নিও আর ওখান রনা বাতাসা আনছে না কেন জামাই রে বেড়াইয়া ফিটা দিয়ে খালো আলাই দিছে বেড়াই চিনছো তা কোন বেদ বিয়া করতে হতাই না তারে হ্যাঁ তো কোনো মতে শ্যামলা ট্যামলা লইয়া গিয়া পানি ফেহে সে তারে তারপরে লুঙ্গি বদলাইয়া তুললে আনছে এই বর্বরাগিরি হইল অহন অহন আর কথার মাইর ফেস নাই অহন কথায় কথায় যেহেন দিয়া শুই ডুহে না সাবল ডুহাই দিয়া বইয়া কষ্ট হইতে আছে সাইডা যেমন দরকার ওই মক্কা শরীফের ফাঁকনা কথা কই না হেতারে লই আবু জেহেল আবু লাহাবুদ বা সাহেবা সব মিললে নবীর বাইক গেছে কথা মনে আছে নি নবীর বাইক গিয়া শেখসা পরে নবীজি তো দেখিয়া সেটা ঘরের তো দৌড় দেওয়া বাড়িছে হালান সাহালান বার হাবা মোস্ট ওয়েলকাম আমাদের ঘরে আপনাদেরকে স্বাগত রে বাবারে করছে গিতারের সব সাহেব সর্দারদের আমরা ভাই তাইয়া ফুটছে রে কিতা করতাম রে তাড়াতাড়ি নবীজি ফাংনা খাজুর দিছে জমজমের ফানি দিছে দিয়া সেটা খানা মানা চলতে আছে এর ভিতরে দিয়ে আবু হেলে কয় ও তোমার লগে আমরা ভাই সাহেবে কথা কইব কোন ভাই সাহেবে কোন ভাই সাহেবে ওই ফাঁকনা কথা ফাঁকনা কথা কই না বেড়া কথা কইব তো নবীজি কয় কন না কথা কন না কন কথা কন কয়তো কথা ক শুরু করি কহ শুরু করেন কয় কথা তো বেশি কিচ্ছু না তোমরা তো আল্লাহ করলে তুমি তো তোমরা তোমার আমরা আলামিন কইছি তোমার আব্বা আসিল না তোমার আম্মাও মারা গেছে দাদাও মারা গেছে তোমারে তো আমরা আদর যত্ন করছি খাদিজারে বেটাই বিয়ে দিলাম তোমার লগে আল্লাহ করলে তোমারে আমরা সবাই আদর যত্ন করছি তুমি যে এক আল্লাহর কথা কইয়া ফেসটা লাগাইতে আসো এই ব্যাপারে আমরা কথা কইতে আইছে এবারে বুদ্ধি কইরা তিনটা কথা কইব কয়তো আপনারা কইয়া সারেন রে কয় নবীজি কয় আপনারা সারলে এরপরে আমি কয়াম সুবাহ আল্লাহ কইতেন না মাই দিদিয়া কোনো কথা হইতো না কহ মাই দিদিয়া কথা হইতো না আবার ওই মক্কার কাফের ডাক দিয়া কয় এক নম্বর কথা হইল তুমি যদি নেতা হইতে চাও আমরা মক্কার একচ্ছত্র নেতা বানাই দেব নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না পোস্টার টানানো লাগবে না ব্যানার করা লাগবে না গণমিছিল নাই সাবিরি নাই আমরা কেউ প্রতিদ্বন্দ্বিতা করব না তুমি একচ্ছত্র নেতা হয়ে যাবা তুমি যদি নেতা হইতে চাও নেতা বানাবো শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না এটা কইয়া সাইডে জিগায় তোমার কি মত ওমা কথা নইল তিন কথা কইবেন এরপরে না আমি কথা কইতা মাই দিদিয়া মত যেন না লাভ নাই একবারে শেষ করেন সোবাহানাল্লা লাগতেন না তারা মনে করছে নবীজি আমরা হেতার মতো একটা কথা মনে পড়ছে কইলে নাকি তার মতো কইলে যা নির্বাচনের বাহির হয়েছে অহনো দুই বছর একটা করছে কি তা লাজুর গাছের বিদ্যে উঠটা সেরাতে আতলারে শুভেচ্ছা নির্বাচন কবে আরে কথা কয় না কেন লুকটি বুঝলাম না নির্বাচন কবে তো রাস্তার কান্দার মধ্যে গাছের মধ্যে উঠতে আতলারছে বুঝছেন না কি তা ফেস্টুন ফেস্টুন তো এইরকম গাছের ভিতরে দুইটা আতলার আরেকবার রাহাত তাই এখনও নামছে রাস্তার মাথা তে যে এমনি আতলারা দিছে আন্দারের ভিতরে এবার ওমা গুকুজা সিল্লান দিয়ে গিয়া পড়ছে এরপরে সকলে টস লাইট দিয়ে গেছে তে আতলারে শুভেচ্ছা আহারে বাংলাদেশ কইরা গেলি রে নির্বাচনের খবরটা তুই আতলার উস্কিতে তুই এলো আর গাছ উৎসুত তুই মাঝে রাস্তা দিয়ে আর তো পারে না নিয়ে পড়ে তুই হ্যাঁতে পড়লে আবার তার কারণে মাইরা লইছে তে হ্যাঁ নুরটা সেটা আতলারে আসে নিয়ে গেছ তারা মনে করছে আমার নবীজি এইরকম আতলার না লাজুরের তারা বাবুটি পাড়ার তারা মিটিং বইছে হাই স্কুলে চেয়ারম্যান অফিসের সামনে যা যা কয় বছর ধরে আমরা চেয়ারম্যান পাই না এবার যখন ভাই বাইসাবে হাই স্কুলের হেডমাস্টার রিটায়ার্ড করছে এবার আর আমরা সকলে মিল্লা দাঁড় করায়া ওই আতলার না আমি যে টেহা খরচ করে লাইলাম কই কি টেহা খরচ করছ আতলার সেকা টাকা চুইটা এবার না আমি অনেক টাকা খরচ করে লাইছি বিড়ি টিড়ি খাওয়াইছি সিফা সিফা সাফাত গুফনে গুফনে কত টাকা খরচ করছি এটি তো কইতে ব্যাপারতাম না হিসাব নাই কয় কীরকম হইব খরচ করছ তুই কয় আড়াই লাখ দইবই সকল কয় তোরে নির্বাচনে দাঁড়াইলে তোর বউয়ে বুট দিবনি তোরে তোর বউয়ে তুই নির্বাচনতে বড় কয় না দমকা দমকি কিন্তু আড়াই লাখ টাকা খরচ করে রাখছি বাফের দিনের খাত বেচ্চা দমকা দমকি করেন তেহার একটা লাইন করেন তো সকলে মিললা মিটিং বইয়া কইছে মাস্টার সাহেব তে যেহেতু কিছু টেহা খরচ করে লাইছে তারে আপনি লাখ খানেক টেহা দিয়া দিয়েন তারে আমরা বোয়াই দেন তে হেগুলটা দিয়া কই এটা লাগিয়ে তো বাটফার কারে কয় বাটফার কি আর গাছও ধরে আচ্ছা ও বাংলাদেশে এত বাটফার আইলো করতে এত বাটফার বাংলাদেশ আইলো করতে আমার মনে হয় বিমানও করে কই বাটফার নিতে লইছি এটা বাংলাদেশের বড় বড় এত পুড়িয়ে পড়ে গেছে এমন একটা সেক্টর নাই যেই জায়গাটার ভিতরে বাটফার নাই ঠিক কিনা